তো গাইজ দেখতে দেখতে এই চ্যানেলের ভিডিও একশো হয়ে গেছে তো গাইজ এই একশোর উপলক্ষে যারা এই চ্যানেলকে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন পরবর্তী চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে সর্বপ্রথম আগে চলে যায় তো বেশি প্যাক প্যাক না করে কাজের কথায় আসা যাক তো গাইজ কেমন হয় যদি আপনার হোয়াটসঅ্যাপ ইমো তারপরে যে মেসেঞ্জার বলেন এই সেগুলো যদি আপনার দেখার আগে কেউ যদি আপনার দেখার আগে যদি মেসেজগুলো ডিলেট করে দেয় তো আপনি কিভাবে সেগুলো আপনি দেখতে পারবেন তো গাইজ প্রথমে দেখতে পাচ্ছেন আমার এখানে আছে আনসিং মেসেজ সেটি আপনি প্লে স্টারে নিমেষে পেয়ে যাবেন আনসিং মেসেজ রেখে সার্চ করলে কিন্তু আপনি প্রথমেই পেয়ে যাবেন তারপর ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে একটা অ্যালাউ অপশান আসবে তো আপনি অ্যালাউ এগুলি করে দিবেন তারপর আপনার যেমন হোয়াটসঅ্যাপ তারপরে মেসেঞ্জার ইমো এগুলো থেকে আপনি টিক অপশন দিয়ে তারপরে আপনি কিন্তু অ্যাড অ্যাপসকে আপনি দিয়ে দেবেন তো তারপরে এগুলি আসবে তারপরে সেখানে আপনি অ্যালাউ করে তারপরে আপনার এখানে সেই আনসিন ওয়েবসটাকে আপনি অ্যালাউ করে দিবেন তারপর অ্যালাউ করার পরে আপনার যে মেসেজ যদি দেয় বা আপনার দেখাচ্ছি যে আপনার যে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আমি দিয়েছি তারপর সেখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন যে আমি একটা মেসেজ দিয়েছে আমি আপনাদের দেখাচ্ছি যে সেটি আমার দেখার আগে কিন্তু ডিলেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমার সেই দেখার আগে কিন্তু আপনার মেসেজগুলো ডিলেট হয়ে গেছে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি না তো তার জন্য কি করতে হবে আপনার যেই মেসেঞ্জার আনসিং মেসেজ আছে সেটা থেকে আপনি অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনার যে মেসেঞ্জারে যদি দিয়ে থাকে তো মেসেঞ্জারে আপনি ওপেন করবে তোমার নামটি এসে পড়বে আপনার তো আপনার কিন্তু সেই লোগো বা আপনার ছবিটা দেখাবে না তো দেখতে পাচ্ছেন একটু আগে যেটা আপনি দেখাচ্ছি যে আপনার এখান থেকে সেই মেসেজগুলো নেই দেখতে পাচ্ছেন এখানে মেসেঞ্জারে ঢুকে দেখছি আপনি এখানে নেই কিন্তু আমি আবার মেসে আনসিং মেসেজে যাই দেখে দেখতে পাচ্ছেন যে এখানে অবশ্য দেখতে পাচ্ছেন যে লেখ যে লেখাগুলো যে আপনার মেসেজগুলো যেন ডিলিট করেছে সেগুলো কিন্তু এসে পড়েছে এরকম করে কিন্তু আপনি বলতে পারেন যে এরকম করে আপনি প্রত্যেকটা ইয়ারকে আপনি দেখতে পারবেন তো এই এই ইয়ারটার কিন্তু আমি এই অ্যাপসটার আমি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি ইনস্টল করতে পারেন